নাকি বাল বস্তু খালি গালবে না ও আবার না দিয়ে ফোন করছে গালবে না হ্যালো হ্যাঁ বাইতে আমি ও কালকে দিলাম আজকে গেছে গা oh, ও তোমার জন্য আমি হতে কিনে একবারে সব কিনে দিতে রাজি বুঝছো হ্যাঁ আমি আইতাছি ফুরে গেছে গা এখন কিনে দেন একটু আইতাছি মোবাইল নিয়ে দান যাবো না দে পানি এত আর মোবাইল পকেট খেয়ে দেই মোবাইল এই চালিয়ে দিচ্ছে যাই শালার পানি রে পানি শালা না কালকে না করবার দিয়ে যার না পানি আর কি সেটা যাইছে না আমার মায়ের শেষ যদি একবার আজকে কাম করছি না মানে। এই তাও গার্লফ্রেন্ড দিয়া আমাকে নো মারতিব দুই মনে না মারতিলে আমার কুলাব হ্যাঁ ও দোকান না পাইলাম শালা খালি পিছলা আর পিছলা ও দোকানে বাইতে যাব দোকানে কি লাগে তোমার দোকানদার বাইতে যাও না আমি শালা পিছলা রে কি লাগে তোমার আমার তো কড়া ভাদাই লাগছাল হাই গো পিছলা তুম গনে পিছলা হইছে গো পানি না এই জন্য পিছলা কি লাগে তোমার ওই যে কুরকুরি দাও পিছলা কড়া দিমু দাও না বেশি করে দিয়া দাও মেলা দি আরো দাও দশটা না দশটা তেন হ্যাঁ। তেন ঠুঙ্গা নাই আচ্ছা দিতে আছে তোমার ঠুঙ্গা আরো কি ভিজা গেছে গা এনে কি খেলে নারকি নেই রক্ত দিতে এ অবতলি লাগবে না এত কি করবা তুমি এই এখানে জানা কি গো এখানে যাবা তাই না নিয়ে ইনে ইনে ইনে ছোট বলান আছে না ভালো পাইন না বুঝছাও কত হইলো একশো একশো দশটা দিছি পঞ্চাশটা পঞ্চাশ টাকা একশো টাকা ওকে আবার না আমি বসছি দশ টাকা করে আমি তো দোকান থাকি না মারবার লিখা খারাইছো আমার দোকান ও বাহি এডি হ্যাঁ তোমার বাড়ি তাহলে কোনটা আঙ্গু বাড়ি আসতেছি না তুমি উজো মারা বাড়িতে থাকি না তো ও তুমি বাড়িতে থাকো না তোমার ঠান দিয়ে যাই হ্যাঁ ওই যে ওই তো এবারই মারা একশো টাকা বাহি যদি লই লই তাহলে এডিও নিয়ে যাই দোকানে ও তো বেলা বাড়ি দিয়ে দেবে পয়সা হ্যাঁ হ্যাঁ তাহলে এডিও দিয়ে কত হইলো মানে কয়টা আছে দেখে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পনেরো টাকা করে হলে কত হয় আশি টাকা আর হলো চল্লিশটা তিনে মেলা হয় হ্যাঁ কত হয় একশো সত্তর টাকা হলো ওই কলাটা হ্যাঁ দিয়ে দিল হ্যাঁ দিয়ে দেয় তুলি তো যাই হাই গো পিছলে তঙ্গ দন পারে মাটি দিয়ে দিও হিন্দা বুঝছাও ওই নিয়ে যাও যাই আরে হদে নিয়ে যাবো আমার সোনা একবার পাগল হয়ে যাবো আমার নাকি হদে মেয়াল লড়ে নিয়েছে আজকে একবারে শালার মানুষ চালিয়ে এখন টেনশন নেই আমার আরে শালার বেড়া শালা সোনা সোনা সোনা চাও এই যে তোমার নিয়ে হদাই নিয়েছি দেখছো না না কি হদাই নিয়েছো না পুরো থাকতে নেও মানুষ বাবু সোনা কথা তো শুনো না নাকি কুরকুরি মুরকুর নিয়েছেন নাকি বাল নিয়েছে কে কানবো নরম বস্তু না হ্যাঁ। তুমি ভালো পাও বাসা মাসা দিন তাই কইছে এই কটা হদাই দিনাই এই কিনে আছে এই কটা কি খামো আমি কয়দিন খামো মেলা দিন জানো কি তুমি এনে কম দি হদাই মেলা দেখো ও না দিরো হেদিন যে দিরো চাও আরেকদিন দিবা আরেকদিন দি পানি বাইরে যাব না হাতুর বাইরে নাও oh, যাও তুমি এখন আবার দেখেন না তেনা দিনা দিন আবার যাও আর এই যে ই দাইতাছে আমার কইলা একটা ই দেনা কইলা কি ডিএম ফরক জানা ডিএম ফরক হ্যাঁ। ও ডিএম ফরকের জন্য তুমি পাগল ওগুনি হ্যাঁ। ও ডিএম ফরক নিব সব ভাই কিনতেছে হ্যাঁ, আমার কয়টা যাব আর থেকে শোনা এই যে আবার আনো হ্যাঁ থাকো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাও দেখা যাও উত্তরি হদায় ফরক লাগ গিয়া ভালো হয়েছে একটা বয়ফ্রেন্ড পাইছিলাম আর জানতে ওরটা তো খালি খামু ওর যেমন দিমু আমি আলা পানি রে কাপড় চাপড় ভিজে আইলাম বাইতে যাই দেখি আপা আবার কালি বার নিয়ে আছে চাইতেছে দেওয়া পয়সা নাই ওহো মোবাইল না থেকে চালু দিলে এ মোবাইল নিয়ে আহি মাইসে নিয়ে যাবো নাকি তুমি যে হ্যাঁ এত দেওয়া দাম মোবাইল চালু খেয়ে দিছিলাম আমি হ্যাঁ টেয়া পয়সা নাগে পলাই যে কুইন্দা কুইন্দা ঘুরে বাজার টাজার করাও নাগে একটা ডেহা নাই বাইতে আছে কে কি যে কয় না হারা দিনই খালি ডালে রাইতাছি টিয়া পয়সা চাইনি আবার চাইতি কি গো সারাদিন কুন্দা গুরুস ইয়ে গেছিলাম দোকানে আগে কিছু পাতি দে আমার টান আছে গেছিলি গেছিলাম বিশ দিন বৃষ্টি নাই এখন কি খাবি কি খামো আমি কি করবো তাও তুমি যেমন তাই আমার কোনো কিছু করবার নাই এখন পয়সা নাই খালি টাকা পয়সা টাকা পয়সা পোলা পোলা বুঝিস নি বিয়া করায় বেনো করে দিমনি খাইস নি সুমকা যাই পার্সোনাল বা তলব দেখবে না এটা এই মেলা কিন্তু ও পানি না এটা খুলেছে যাই কালকে তো একটু ভিজাইছি মার তুই আমারে ঠিক যাই এই ওরা মানে অনেক খারাপ হয়েছে গেছিলাম মধ্যে পানি দিয়া এর মধ্যে এলাম পাটনা যাবো ওই জম্মরা যাই শিকড়টা মিলাইতে মিলাইতে যাই মিলাই মানে খাইয়ে যাই অল্প নয়তো ওরা খাইয়া শেষ দিয়ে দেবো একবারে আমি তো শিকড় কিনলাম এই শিকড় তো একবারে পুরো বাইশ তুলিনে নাকবো আমার গার্লফ্রেন্ডও দিয়ে এলাম আমার শিকড়ে কিনলাম তো কোনো বান্ধা শিকড় খাওয়া নাই পার্টনার গোবো গেলে তো বাঘ পাওয়া যাবো না চল রব তাহলে কি কোন দা ঘুরস কোনটা ঘুরবো আরে জন জনে যাই আমি ওই দিয়ে থাকি তাহলে একটা শিকড় দে শিকড় কোনো বাবু আমার তো শিকড় আছে তোর মুখ এনে দেখলাম আমার মুখে আমি খাই আইছি কিনছিলাম এক প্যাকেট আমার এক প্যাকেট করে নাকে তুই বলতে ঘরতে পাশে দেখ না খেলাগুলো টেয়া দিন এই দিন হেদিন হালাল না তোকে পাচ্ছি না হেদিন কাজ হইলো আমি শুনলাম হুম হেদিন কাজ হইলো হ্যাঁ তো পয়সা দিনে তাই তো করতে কি oh, পয়সা দেশ না তাই আঙ্গুর কি ওটা তো কবে তুই ওর প্রবলেম তুই বুঝবি তাই আমরা কি করবি এই যে এনে কথা আর কবি না বুঝছা এনে কথা বলি তো কথা কই তো গাড়ি দুপার তোমার বাপ সেদিন কেন আর গুলো সেদিন কেন শুন নাই ব্যক্তিতে আমরা রাস্তা যাই আমি দেখছি তো হ্যাঁ, খালি দাস গাল মারা সুদার ইনা বলাহান ইনা বলাহান দেখছে ইনা বলাহান কামাই করে বাপ মায়ের টাকা পয়সা দিব না ইনা বলাহান কি করে ওই গার্লফ্রেন্ডে যাহিরে দিল হদাই কিনে হ্যাঁ তো কাম নাই না কামাই তো করে না কেনা বুঝো না শালার মাইসে চালাই কোন আনে যাহারি না খালি মাইসে এটা কয় ওটা কয় এটার জন্য কোন আনে যাহারি না ঠিক গার্লফ্রেন্ডে ফোন মারিতেছি কি কয় শুনে দেখি হ্যাঁ কাকে তুমি আমি আছি করেছি গো সোনা মিয়া ই আমি আর হদায় তোদের না তোরে